আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী দেশের উন্নয়ন অগ্রযাত্রার অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা শনিবার বিকেলে শহরের লালদিঘি চত্বরে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল ইসলাম সমাবেশে জেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এদিকে মহেশখালীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা পৌর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে এই শান্তি সমাবেশ আয়োজন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মকসুদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা এ সময় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী সাধারণ সম্পাদক তারেক বিন উসমান শরীফ সহ উপজেলা অঙ্গ সহযোগী সংগঠন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা এদিকে মহেশখালী কক্সবাজার নৌঘাটে নিয়োজিত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এসব কম্বল বিতরণ করেন রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার বিকেলে চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনের সিইসি কার্যালয়ের মনোনয়নপত্র জমা দেওয়া হবে আগামীকাল সকাল দশটা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং চোদ্দই ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে তফসিল অনুযায়ী আগামী উনিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ কমপ্লেক্সে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশের বাইশতম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে তথ্য সম্প্রচারণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সদস্য সাইমন সেরর কমল বলেছেন সরকার মাদ্রাসা শিক্ষাকে প্রযুক্তি নির্ভর আধুনিক ও যুগোপযোগী করতে নিরসভাবে কাজ করে যাচ্ছে গতকাল রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে আব্দুল বিন আব্বাস রদি আল্লাহ আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবনে ভিত্তি প্রস্তুত ভোজনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উদ্বোধন অনুষ্ঠানে খুনিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাহবুদ শিক্ষক জনপ্রতিনিধি রাজনৈতিক নেতাসহ অন্যরা উপস্থিত ছিলেন কক্সবাজার বাংলাদেশ সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শনিবার কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওশানোগ্রাফি বিভাগ যৌথভাবে সেমিনার আয়োজন করে সেমিনারে সমুদ্র গবেষণারা জানিয়েছেন মানুষের ব্যবহার্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে ফলে অতিরিক্ত প্লাস্টিকের দ্রব্যের ব্যবহারের কারণে সামাজিক দূষণ মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা প্রকাশ করেছে এজন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন গবেষকরা সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এই সময় উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রেড অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম সহ সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী গবেষক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন উখিয়ার পালংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ব্যবহৃত ড্রেজারের মেশিন সহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব অভিযানের নেতৃত্ব দেন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ বালুখেকু সিন্ডিকেট সরকারের আইন অমান্য করে সংরক্ষিত পাহাড় কর্তন ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্পার যোগে পাচার করে আসছিল বলে জানান রেজ কর্মকর্তা গাজী শফিউল আলম এই সময় একটি ড্রেজার মেশিন ও দু ফুট পাইপ জব্দ করা হয় এই ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে আবহাওয়া জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামরিক জোয়ার ভাটের সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা সতেরো মিনিটে চলবে দুপুর দুটা তেইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুটা তেইশ মিনিটে চলবে রাত